দুই এক গুণে দুই দুই দুই গুণে চার দুই তিন গুণে ছয় দুই চার গুণে আট দুই পাঁচ গুণে দশ দুই ছয় গুণে বারো দুই সাত গুণে চোদ্দ দুই আট গুণে ষোলো দুই নয় গুণে আঠারো দুই দশ গুণে বিশ